عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمزغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি এলাকার মুরব্বিয়ানি করাম পরমানি করাম আমি অত্যন্ত অসুস্থ এখানে আসিয়া তবু ছয় মাস আগে থেকে ওয়াদা করছি একমাত্র মৌলানা আনিস সাহেবের ওয়াদা রক্ষার্থে এসেছে তাই আপনারা আওয়াজ অনেক শুনেছেন সামনে আরও অনেক শুনবেন শরীর তুরি আসবেন অনেক বয়ান হবে আমি সংক্ষিপ্ত দুই চার মিনিট কয়েকটা কথা বলবো আপনারা এটা খেয়াল রাখবেন আমা খলকুল জিন্নআলিয়াবুদুন আল্লাহ তালা মানব এবং দানবকে একমাত্র সৃষ্টি করেছে কি জন্য আল্লাহর আবাদত করার জন্য এবারতটা কীরকম হতে হবে আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মতো সাহাবাই কেরামের তরিকা মতো এবাদতটা হতে হবে আমরা যদি হিদিনাসিরাত মুস্তাকিবে না গিয়া অন্য রাস্তায় ধরি তাহলে আমাদের এবাদত কি হবে না কবুল হবে না সেজন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে এলাকার মা বোনদের কাছে মুরব্বীদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সঠিক পথ কোনটা এটা ভেবে চিনতে কাজ করবেন বেদাত থেকে বেঁচে থাকবেন সিরিকের থেকে বেঁচে থাকবেন বর্তমানে সিরিকের গুণা আর বেদাতের গুণা পুরো বাংলাদেশ চেয়ে গেছে বেদাতের গুণ থেকে সিরিকের গুণ তো আল্লাহ তালা মাফ করবেন না আল্লাহ কোরআনে বলতেছেন আমি সিরিকের গুণ ছাড়া সব গুণা মাফ করবো কিন্তু এর মধ্যে বেদাতের গুণ আল্লাহ মাফ করবে না কি জন্য মাফ করবেন না বেদাত যে বেদাত করতেছে এটাকে স্বভাব মনে করিয়া করতেছে সেটার থেকে তওবা করতেছে না বেলা তওবা দুনিয়ার থেকে চলে যেতেছে সেজন্য এগুলো আল্লাহ তারা মাফ করবে না তাই সবার কাছে অনুরোধ হাত জোর করে বলতেছে আপনাদের পায়ে ধরে করে বলতেছি আপনারা বেদাতের গুণা থেকে বেঁচে থাকবেন শিরিকের গুণা থেকে বেঁচে থাকবেন আর আমল করবেন আমরা তো এখন সব আমল ছাড়ে দিছি আমাদের আমল বলতে কিছু নাই বিশেষ করে যুবক ভাইয়েরা আমার আপনারা ভবিষ্যতের দেশের কর্ণধর আপনারা যদি ঠিক হয়ে যান পুরো দেশ ঠিক হয়ে যাবে আপনারা যদি সব আল্লাহ আল্লাহ রসুল যে পথ বাতলাইছে ওই রাস্তা মতো চলি সাহাবাহিক রামরা যে পথ বাতলাইছে ওই রাস্তা মতো চলি তাহলে আমাদের সব কিছু আল্লাহর দরবারে কবুল হবে না হলে একটাও কবুল হবে না সেজন্য বলতেছি প্রথম কথা হচ্ছে আপনারা আমল করবেন আমার মধ্যে প্রথম আমল হচ্ছে আমার আপনারা সবাই মহিলা পুরুষ সবাই ফজরের নমাজ পীড়া আধা ঘন্টা সময় আপনারা বাহির করবেন আধা ঘন্টা সময় বসিয়া আল্লাহ তালার দরবারে ছয় তসবির জিকির করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর একশোবার একশোবার اللهم صل على محمد وعلى ال محمد وبارك وسلم اكشبا استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه اكشبا এই ছয়টা তসবি ছয় সবার আদায় করবেন সকালে নামাজ পড়া এবং সন্ধ্যায় মগরিবের নামাজ পড়া ছয় সবার তসবি আদায় করবেন দ্বিতীয় কথা হচ্ছে আপনারা সবাই শেষ রাত্রে উঠার জন্য চেষ্টা করবেন ঘরের মধ্যে ছেলে মেয়ে বউ স্ত্রী সবাইকে বলবেন নিজে উঠবেন শেষ সাত্রে তাহাজুদের নামাজ পড়া চার রাগাত পড়েন আষ্ট রাগাত ফরেন বারো রাগাত পড়েন তাহাজুদের নামাজ পড়া আল্লাহর দরবারে কান্নাকাটি করেন কার কি অভাব আছে আল্লাহর কাছে পেশ করেন ওই সময় আল্লাহ তালা প্রথম আসমান নেমে আসে ওই সময় আল্লাহ তালা আপনি যা কিছু বলবেন তা কিছু আপনাকে অবশ্যই অবশ্যই দিবে যদি আল্লাহকে আপনি এরকমভাবে ডাকতে জানেন তাই সবাই তাহাজুদের নামাজ পড়ার অভ্যাস করেন ঘরের মধ্যে মা বোন ছেলে মেয়ে যেগুলো হয় সবাইকে তাহাজুদের জন্য শেষ তুলে দিবেন আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের গুণা অতীতের গুণা কথা মাফ করাইবেন আর মগরিবের নামাজ পড়া ছয় রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়া সূর্য উঠার পরে ছয় রাকাত এশরাকের নামাজ পড়বেন যখন সাড়ে দশটা বাজে বেল তখন চার রাকাত অথবা আট রাকাত শাস্তের নামাজ পড়বেন এই শাস্তের নামাজের মধ্যে কত বড় ফজিলত আপনি এখন বলছেন আমার টাকা নেই পয়সা নেই অভাব অনাটের মধ্যে আছে অনেক কষ্টের মধ্যে আছে আমরা চল্লিশ দিন একটু পরীক্ষা করে দেখেন শাস্তের নামাজ পড়া আল্লাহ আপনার সমস্ত কাজ গায়েবি থেকে এমনভাবে করে দেবে যে আপনার স্বপ্নেও কল্পনা কল্পনা করতে পারবেন না তাই সবার কাছে অনুরোধ থাকবে এই আওয়াবিনের নামাজ চাষতের নামাজ এশরাকের নামাজ খাস করে তাহাজুদের নামাজ আর যখন সাড়ে বারোটা বাজে বেল সূর্য এদিকে ডলি পড়ে তখন দুই রকাত অথবা চার রকাত জওয়ালের নামাজ পড়বেন ওইটার মধ্যে অনেক বরকত বিশেষ করে রিজিকের ব্যবহারে যারা রিজিকের মধ্যে তঙ্গির মধ্যে আছেন টাকা পয়সার তঙ্গির মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন অভাব অটের মধ্যে আছেন এই জওয়ারের নামাজটা পড়বেন প্রতিদিন সাড়ে বারোটার পরে তাহলে দেখবেন আপনি অবশ্যই অবশ্যই ফল পাবেন আর আরেকটা আমল বলতেছি যারা বেশা বেশি কষ্টের মধ্যে আছেন অভাব অনটনের মধ্যে আছেন প্রতিদিন উজুর শহীদ বা উজু সাতবার দরে শরীফ পয়রা দুইশো বার সুর এখলাস উল হুয়াল্লাহ আহাদ Allahu Samad লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এইটা পড়বেন দুশোবার আগে পিছে সাতবার সাতবার দরুদ শরীফ আর সুরা কৌসার ইন্না আতাইনা কাল কৌসার ফসল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শাহানিয়াকা হুয়াল আবতার এটা পড়বেন দুশোবার আগে পিছে সাতবার সাতবার দরুদ শরীফ তাহলে দেখবেন আপনি আমল করেন আমল করে দেখবেন আপনার কি কি ফায়দা হচ্ছে গায়েব থেকে এমনভাবে আপনার রিজিক আসবে যে রিজিকের কথা আপনার কোনোদিন স্বপ্নও কল্পনা করতে পারেন নাই তাই আমাদের আমাদের প্রয়োজন আমরা আমল সার দিছি জন্য আজকে আমাদের এত কষ্ট হইতেছে এত কিছু হইতেছে আমাদের এত মুসিবত আসতেছে আমরা আমল সার দিছে আমাদের মধ্যে নাই আমল যত বেশি করবেন তত আমল আপনার লাভ হবে জমিনের মধ্যে যদি আপনি দুনিয়ার মধ্যে ফসল না বোনেন তখন যখন ফসল কাটার সময় আসবে তখন কীভাবে আপনি ফসল কাটবেন আপনি দুনিয়াটা হচ্ছে সেরকম দুনিয়ার মধ্যে যদি আপনি আমল না করেন কালকে আমাদের ময়দানে আপনি সোয়াবটা কোথায় পাবেন কিভাবে বেহস্তে যাবেন তখন আপনাকে আমল না থাকার কারণে আপনার আমল নামায় কোনো স্বভাবের কাজ না থাকার কারণে আপনাকে জাহান নামে নিক্ষেপ করবে আল্লাহ সবাইকে এটা থেকে হেফাজত করুক সবাই বলেন আমিন বিশেষ করে যুবক ভাইদেরকে বলতেছি বর্তমান দেশে এমন অবস্থা চলতেছে যে ইয়াবা বাবা শরাব ফেন্সিডিল হিরোইন এগুলা সরাসরি এমনভাবে হয়ে গেছে যুবক সমাজকে একদম নষ্ট করে দিছে এই মাদক আসক্ত জিনিসে এই মাদক দ্রব্য জিনিসে আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে এই মাদকের থেকে বেঁচে থাকবেন এই মাদকের থেকে আল্লাহ আল্লাহর আস্তে আপনারা বেঁচে থাকবেন গার্জিয়ানরা সবসময় খবর রাখবেন আপনার ছেলে কি করতেছে আপনার মেয়ে কি করতেছে কলেজে পড়তেছে স্কুলে পড়তেছে বা সিটিতে পড়তেছে ওখানে যে কী করতেছে সবসময় এটা খেয়াল রাখবেন যেন খারাপ রাস্তায় চলে না যায় আল্লাহর কাছে আপনার দেওয়ারদেহি করতে হবে কাল খেয়ামতের ময়দানে যখন আপনার ছেলেকে আপনার মেয়েকে জাহান নামে নিক্ষেপ করবে তখন ওনারা বলবেন ইয়া আল্লাহ আমরা দোষী না আমাদেরকে দোষী করছে আমাদের মুরব্বীরা আমাদের মা বাবারা বড় ভাইরা যারা ছিল আমাদেরকে এগুলা শিক্ষা দেয় নাই আমরা এগুলা করতে পারি নাই অতএব ওনাদেরকে জাহান নামে দেন ওনাদের পিঠের উপর হারিয়ে আমাদের আমরা জাহান নামে যাব। তখন কি অবস্থা হবে আপনাদের এটা একটু চিন্তা করে দেখেন ভাবি দেখেন ভাইরা আমার এখানে যে আপনারা একটা মাদ্রাসা পাইছেন এটা আল্লাহ তালার বহুত বড় শুকরিয়া আদায় করেন আপনারা যদি এই শুকরিয়া আদায় না করেন আপনাদের উপর আল্লাহর তরফ থেকে আজাব আসবে এক এলাকার মধ্যে একটা মাতাজা হওয়া মানে আল্লাহর রহমত নাজিল হওয়া মসজিদ হচ্ছে আল্লাহর গড় আর মাদাটা হচ্ছে নবীর গড় নবীর গড়ের সাথে আর আল্লাহর গড়ের সাথে কখনো কেউ দুশ্মনী রাখবেন না যারা নবীর গড়ের সাথে আর আল্লাহ গড়ের সাথে দুশ্মনী রাখে তারা ইমানের সাথে দুনিয়া থেকে যেতে পারে না বেঈমান হইয়া দুনিয়া থেকে যায় সেজন্য ভাইরা আপনারা আনিস রহমান ভাই শেখুল ইসলামের খলিফা উনি একটা এখানে মাদ্রাসা করেছেন আপনারা এলাকার মুরব্বী মুরব্বীরা মা বোনরা যার যা সামর্থ্য আছে সে অনুযায়ী আপনারা এই মাদ্রাসাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন এই মাদ্রাসা আপনাদের বহুত বড় সম্পদ এই মাদ্রাসার কারণে আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে এই এলাকায় একটাও গরিব থাকবে না ইনশাআল্লাহ আমি বলে যেতেছি যেখানে একটা মাদ্রাসা হয়েছে এখানে কোনো গরিব থাকে না এই জন্য কোরআনের বরকত হাদিসের বরকত এগুলোর কারণে আল্লাহ কানে আল্লাহর গাইব থেকে রিজিক নাজল করে আপনারাও সেরকমভাবে মাদ্রাসায় দেখবেন মাদ্রাসায় আসবেন মাদ্রাসা কী কী অবস্থায় চলতেছে তাদেরা কীভাবে চলতেছে খানামিনা কীভাবে খাইতেছে না খেতে পারতেছে না বেতন চলতেছে না বেতন চলতেছে না সবগুলো আপনারা খবর রাখবেন এই মাদ্রাসা আপনাদের সম্পদ শুধু আনিস করছে আনিস না সব মাদ্রাসা এলাকার সমস্ত মানুষের সম্পদ এগুলো যত মানুষ আছে আছে জওয়ান বৃদ্ধ আবাস কিশোর সবার সম্পদ এই মাদ্রাসা এই মাদ্রাসার ধর্মকে আপনারা নজর রাখবেন আমাদের এখানে চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছেন আমি ওনাকেও বলবো অনুরোধ করব আপনি অত্র এলাকার চেয়ারম্যান আপনিও একটু সুনজর এখানে রাখবেন মাদ্রাসার দিকে বিশেষ করে আনিস সাহেবের দিকে মাদ্রাসা করতেছে এবারে আপনি একটু নজর রাখলে অবশ্যই অনেক কাজ আসান হয়ে যাবে সেজন্য আপনি দুনিয়াতেও আপনার তরক্কি হবে আখড়াতেও আপনার তরক্কি হবে এইটার উছলা আপনার নেজাতে বুঝলে হইতে পারে এটার দ্বারা আপনার জন্মতে চলে যেতে পারে বেলা হিসাব আপনাকে আল্লাহ তালা জন্নত দিয়ে দিতে পারে কারণ এটা নবীর গড় মাদাসা হচ্ছে নবীর গড় আর মসজিদ হচ্ছে আল্লাহর গড় সেজন্য সবাই মাদাসার জন্য দোয়া করবেন মাদাসার খেদমত করবেন যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী মাদাসার মধ্যে সাহায্য সহযোগিতা করবেন আর যারা অসুস্থ আছে সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তা সবাইকে সুস্থতা দান করে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা তাদেরকে খবর আজাব মাফ করে সমস্ত গুণাহতা মাফ করে জন্মতুল ফেরদোস আলা মকাম দান করে আমি বেশি কথা বলতে পারতেছি না আমার অনেক কষ্ট হচ্ছে তাই আমি দোয়া করে দিয়েছি আপনারা সবাই একটু দরিদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير এলাকার মুরব্বীরা এলাকার মা বোনরা যুবক সমাজরা আপনাদেরকে আরও একটা কথা বলতেছি বর্তমান সমাজে আমাদের দিলের মধ্যে কিছু রোগ আছে প্রথম হচ্ছে গিবতের রোগ আমরা কারো গিবত করবো না কখনো আজকে এই মাহবিল থেকে ওয়াদা করে যাব। আপনারা কখনো আজকে থেকে ওয়াদা করবেন আল্লাহর নামে শপথ করবেন আল্লাহ বিল্লাহ তাল্লাহ কসম করবেন আজকে থেকে আমরা কারো গিবত করব না কারো কাঁধে মিথ্যা অবাদ দেব না কারো মিথ্যা সাক্ষী দেব না কারো উপর হিংসা হাসত রাখবো না তাকাব্বরি করব না আমরা সুদের লেনদেন সুদের কাজ কারবার করবো না গোসের লেনদেন গোসের কাজ কারবার করবো না এগুলো আপনারা আজকে বোর্ডের থেকে আল্লাহর তরবার দরবারে শপথ করেন এখন এই এই রোগগুলো বেশি বাড়ে গেছে আমাদের সমাজের মধ্যে বিবদ শেখায়ত আলোচনা সমালোচনা মিথ্য হওয়াত মিথ্যে তহমত আর পোস্তে দিয়ে তাকাব্বরি অহংকারী এরপরে দিয়ে সুদের সুদের কাজ কারবার ঘুষের কাজ ঘুষের লেনদেন সুদের লেনদেন এগুলা বেশি বাড়ি গেছে সুদের গুণা আর ঘুষের গুণা সম্বন্ধে আপনারা সবাই জানেন কীরকম গুণা ওই গুণাগুলা আপনারা সবাই এই গুণা থেকে বেঁচে থাকবেন আল্লাহর কাছে আপনারা তবা করেন যারা অতীতে এগুলা করে আসছেন এগুলা থেকে ফিরে আসেন ফিরে আসা আল্লাহ দরবারে খান্নাকাটি করে আল্লাহর কাছে গুণা চান اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش العظيم ما شاء الله كان وما لم نشاء لم يكن لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل ذي شر ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم المفسدين فانصرنا على القوم الضالين فانصرنا على القوم الضالين فانصرنا على القوم الضالين خدا بندہ گناہ گارم گناہ ہے بے عدد دارم رہائی دے و استغفار یا اللہ رہائی دے از و استغفار یا اللہ گناہ گار ہیں ہم مگر بندہ تیری غضب کی نظر کو ہٹا دے خدایا گنا گا ہم مگر بند تیری گزب کی نظر کو ہٹا دے خدایا گناہوں کو میری ڈبا دے خدایا تو رحمت کا دریا بہا دے خدایا گناہوں کو کشتی ڈبا دے خدایا رحمت کا دریا بہا دے خدایا رحمت کا دریا بہا دے خدایا مولا تری گلی میں کس چیز کی کمی ہے دنیا تری گلی میں گلی میں ہر چروت برسرم چونت پسندی رواست بند چاوا کنم حکم خدا مند راست بند چاوا کنم حکم خدا راست تیرے کو دل سے ہٹا دے مزہ تو ہی مجھ کو چکا دے تیرے اگیار کو دل سے ہٹا دے مزہ تو ہی مجھ کو چکا دے گرچ بندہ زارو نالا ایک ہو اے ہے جہاں تیرے درگاہ چوڑ کر میں خدا جہاں ہوں کہاں گرچہ بندہ زارو نالا ایک ہو اے ہے جہاں تیرے درگاہ چوڑ کر میں اے خدا جہاں ہوں کہاں خرص اب تر ہو گیا ہے حال مجھ ناشاد کا پر مجھے امداد اللہ وقت ہے امداد کا پر مجھے امداد اللہ وقت ہے امداد کا زندگی گزرے میری تیرے دیدار کی امید میں اب تو پیری آ گیا ہے رحم فرما اے خدا زندگی گزرے میری تیرے دیدار کی امید میں وقت پیری آ گیا ہے رحم فرما اے خدا اور جتنی نعمت ہائے تو سب سے بڑھ کر نعمت دیدار تو جنت و یا رب کیا کرو آرزو ہے میں تجھے دیکھا کرو عرضو ہے میں تجھے دیکھا کرو دکا دے یا الہی وہ مدینہ کیسے بستی ہے دہا دے یا الہی وہ مدینہ کیسے بستی ہے کہ جس میں رات دن مولا تیرے رحمت برستی ہے کہ جس میں رات دن مولا تیرے رحمت برستی ہے رہے میرا مسکن حوالے کعبہ بنے میرا مدپن دیار مدینہ بنے میرا مدپن دیار مدینہ بنے میرا مدفن دیار مدینہ گہے موت کفے دیر مگا ساکن کعبہ یعنی کہ تورا می طلب مخانہ بخانہ یا بمورا یا نیا بم جست جوئی می کنم حاصل آید یا نیا ید آرزوئی می کنم حاصل آید یا نیا ید آرزوئی می کنم ইয়া আল্লাহ ইয়া আমরা আপনাদের কতগুলা গুনাহগার বান্দা আজকে আপনার দরবারে হাত তুলেছি মৌলা মৌলা আমাদেরকে খালি হাত ফেরত দেও না মৌলা মৌলা আমাদেরকে খালি হাত ফেরত দিও না মৌলা মৌলা আপনার হাবিব হজরত মোহাম্মদ আরবি সাল্লাহ আলী সাল্লাম রসিল আমাদের সমস্ত গুণাহতা মাফ ফরমায় আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের গুণাহতা মাফ মাফ ফরমায়া আল্লাহ উম্মতে মোহাম্মদিয়া তাদেরকে জন্নতুল ফেরদৌস আলা মকাম দান ফরমায়া আল্লাহ ওনাকে জন্নতুল ফেরদৌস আলা মকাম আলা মকাম আল্লাহ নবী জান্নাতুল আলা মাকাম দান আল্লাহ আমরা যারা এখানে অসুস্থতা আছি আমাদেরকে আপনি সুস্থ করে দেন মৌলা আমরা যারা অসুস্থ আছি আল্লাহ আমাদেরকে সুস্থ করে দেন মৌলা আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে তুমি আজরা কুল্লিয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মজলিসে যত মানুষ আসছে তুমি তাহাদেরকে রহমত দিয়া ডাকি নাও মৌলা তাহাদের তাহাদের নাম দুজকের লিস্টি থেকে কেটে শাস্ত্রের লিস্টিতে নাম তুলে দেবো এই মাহবিলে যত মানুষ আসছে তাদেরকে তুমি কবুল করি নয় আল্লাহ ইয়া এই এলাকাকে তুমি হৃদায়ত করো নয় আল্লাহ সমস্ত বেদাতের কাছ থেকে সিডিকের কাছ থেকে এলাকাকে এই এই জায়গাকে তুমি হেদায়ত ফরমায়া আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল ফরমায়া আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল ফরমায়া আল্লাহ শেখুল ইসলামের নামে এই মাদ্রাসা দিছে আল্লাহ আনিসুর রহমান সাহেব এ আল্লাহ আনিসুর রহমান সাহেবের এই মাদ্রাসাকে তুমি কবুল ফরমায়া আল্লাহ এই সমস্ত কাজ তুমি তোমার গায়েবী খজনা থেকে টাকা পয়সা দিয়ে এমদাদ ফরমো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা গুণাগার গুণাগার হলো তো আপনার মৌলা আমরা যাবো কোথায় মৌলা আরেকজন মৌলা তো আপনার মতো নাই তার কাছে গিয়া বলার জন্য কে মাফ করবে আমাদেরকে আপনি সারা আপনার তো একমাত্র রাহুল রাহুল হাম কুল্লি কদির একমাত্র আপনি তো মৌলা মাওলা আপনি দয়া করে মায়া করে মেহরবানি করে রহম করে আপনার হাবিবের বিমারিকে তুমি সেবা দিয়া আল্লাহ ইয়া কুমল আকরামিন ইয়া আরহামার রাহিমিন আমাদের এখানে এলাকার চেয়ারম্যান আছে ওনাকে তুমি সুস্থতা দান করো ইয়া আল্লাহ ওনার পরিবারকেও তুমি হেদায়েত দান করো ইয়া আল্লাহ আরো যত মানুষ আসছে আল্লাহ যার যত দিলের মকাসিদে হাসানা আছে তুমি সব মকাসিদে হাসানা ইয়া আল্লাহ তাদের পূরণ করে দিও ইয়া আল্লাহ সমস্ত মকাসিদে হাসানা পূরণ করে দিও ইয়া আল্লাহ সমস্ত মকাসিদে হাসানা পূরণ করে দিও ইয়া আল্লাহ ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আলমিন বিরহমতিকা রহমান রাহিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা বসেন এখন বয়ান হবে উজনির নাজাম সাহেব আসবে